বান ইসরাইল ফেরাউনের কি অত্যাচারে নিমজ্জিত ছিল এটা কোরআন থেকে আমি দু একটা উদ্ধৃতি দিয়ে বলি আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন বান ইসরায়েল মোমেনদের উপর কি নির্যাতন চালাত সুরে বাকারার উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসু মোনাকুম সু আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বানি ইসরাইল ইহুদিদেরকে স্মরণ করিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইহুদি জাতি বন ইসরায়েল তোমাদের উপর ফেরাউন কঠিন অত্যাচার চালাতো তোমাদেরকে নির্যাতন করত তোমাদের সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত বাঁচিয়ে রাখত এটা তোমাদের জন্য অত্যন্ত কষ্টের ছিল এবং ফির বানি ইসরায়েলের মোমেনদেরকে কঠিন থেকে কঠিন কাজ করাতো তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে যুগ যুগ ধরে বানি ইসরায়েলের তাহিদবাদী মোমেনদের উপর অত্যাচার চালাতো এবং আল্লাহ রাবুল আলমিন এই ফিরাউন জালেমের বিরুদ্ধে আল্লাহ পাক হজরত মুসা আর ইসলামকে দাঁত করিয়ে দিলেন অবস্থায় বলুন সুবাহান হজরত মুসা আলহ সালাম যেখানে বাঘের বয় সেখানে কি রাত ফিরাউন নিজেকে নিজের ক্ষমতাকে রক্ষা করার জন্য শিশু হত্যা শুরু করলো এমন শিশু যেন জন্মগ্রহণ না করে যে শিশুর হাতে তার পতন হবে আল্লাহ পাক হজরত মোসা আলহি সালামকে মায়া দিয়ে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ফিরাউনের গড়ে লালিত পালিত করলেন অবস্থায় বলবো না সুলহান আল্লাহর কি হ্যাকমত যার হাতে ফিরাউনের পতন হবে আর ওই শিশুকে আমার আল্লাহ সিস্টেম করে ফিরাউনের রাজপ্রসাদে ঢুকিয়ে দিয়ে এবং রাজপ্রসাদে বড় করে তুললেন আর এদিকে ফিরাও লক্ষ শিশুকে হত্যা করছে তার ক্ষমতাকে রক্ষা করার জন্য বাইরামার বন্ধুরামের আল্লাহ রব্বুল আলমিন মুসা আর ইসলামকে শক্তি দান করলেন সাহস দান করলেন এবং মৌসা আলাই ইসলামকে নবুয় দান করলেন নবী বানালেন রসুল বানালেন আসমানে কিতাব দিলেন আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলাই ইসলামকে কি দিলেন তাওরাতের মতো আসমানি কিতাব দান করলেন নবী বানালেন নবী থেকে রাসুলে প্রমোশন দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিন মৌসা আলাই ইসলামকে বললেন মৌসারেব ইজাহাবেন ইলা ফিরে আউনা ইন্নাহু তাগর মৌসারে তুমি ফেরাউনের কাছে এবার দাওয়াত নিয়ে যাও অত্যাচার অনেক সহ্য করেছ এবার তার কাছে দাওয়াত নিয়ে যাও সে আমার অবাধ্য হয়েছে সে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তার কাছে তুমি দাওয়াত নিয়ে যাও হজরত মোসা বললেন আল্লাহ গো ফিরাউন কত বড় রাজা এত বড় রাজার কাছে আমি মশা কীভাবে দাওয়াত নিয়ে যাব আমি তো ঠিকমতো কথাও বলতে পারি না আমি তো ঠিকমতো কথাও বলতে পারি না মোসা আলহ ইসালাম আল্লাহর কাছে দরখাস্ত দিলেন আল্লাহ একবার এটি হলো কার দোয়া মুসা আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হে আমার প্রভু ইসরাহলি সাদেরি আমার এই সিনাকে প্রশস্ত করে দেন ওয়াসির আমার কাজকে সহজ করে দেন ওয়াহালুল উপদাতাম মিল্লিসানি আমার জিব্বার জড়তা দূর করে দেন আমি তো কথা বলতে বেজে যাই আমি কথা বলতে বেজে যাই আমার এই জিব্বার জড়তা দূর করে দিন ইয়াফকাহু তারা যেন আমার কথা বুঝতে পারে আমার জিব্বার ভিতরে সেই শক্তি আপনি আমাকে দান করুন এই জন্য বাচ্চাদেরকে আপনারা উঠতি বয়সে যখন তাদের গুলি ছুটে এই দোয়া আপনারা শিখিয়ে দিবেন ঠিক কিনা রব্বিশরাহলি মুখের বুলি মুখের ঝড়তা দূর করে দেবেন কে আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবার মোসা আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওয়াজা আল্লি মিন আহালে ইয়া আল্লাহ আমি একা কিভাবে যাব আপনি আমার পরিবারের হারুন আহি আমার ভাই হারুন আছে হুয়া আফসাহু লিসানান মিন্নি সে আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারে ইয়া আল্লাহ আপনি হারুনকে নবী বানায় দেন তাকে আমার সহযোগী বানায় দেন উস্তুতে বিহি আজরে তার মাধ্যমে আপনি আমার কোমরকে শক্ত করে দিন আল্লাহ রব্বুল আলমিন মোসা আলাহ ইসলামের সেই দু কবুল করে হারুনকে নবী বানাই দিলেন অবস্থায় বলুন ভাইর আমার বন্ধুরা আমার এরপরে মোসা আলাহ ইসলাম চিন্তা করল ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে কিভাবে যাব ফিরাউনের চতুর্পাশে শত শত জাদুঘর রয়েছে বাহিনী রয়েছে আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোসারে তুমি ভয় পেও না ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মোসা মোসা তোমার হাতে কি তুমি কি দেখো না মোসা বললেন আল্লাহ গো আমার হাতে এটা আমার লাঠি আলাইহা আমি লাঠির উপর ট্যাগ দিয়ে ঘুমাই ওয়াহুসুবিহা লাগান আমি ছাগলের জন্য গাছ থেকে আমি পাতা পারি ওয়ালিয়াফিহা মারে লাঠি দিয়ে আমি অন্যান্য কাজ সম্পাদন করি আল্লাহ বলেন মোসারে তোমার হাতে যেটা লাঠি আছে সেটাকে তুমি গাছের লাঠি মনে করো না ওই কাছে ওই লাঠির ভিতরে আমি আল্লাহ এমন শক্তি দান করেছি এমন শক্তি পাওয়ার দিয়েছি মোসা আলাইসালাম বলেন কিভাবে আল্লাহ বলেন কলা আল ইয়া তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও আল যখন হাতের লাঠিটা ছেড়ে দিলেন ওই লাঠি বিশাল একটি অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে জোর বলুন না সুবাহ মুসাকে বলে যখন জাদুকররা তোমার সামনে সাপ ছেড়ে দিবে তখন তুমি লাঠিটা মাটিতে ছেড়ে দিবে আর তোমার লাঠি জাদুকরের সাপ থেকে একটা বড় সাপ হয়ে তাদের সকল সাপকে খেয়ে একদম হজম করে ফেলবে এবার মোসার সালাম লাঠি ছেড়ে দিলেন ওই লাঠি সাপ হয়ে মোসা আলাইসালামের দরবারের জাদুকরের সকল সাপ খেয়ে একদম চুপচাপ বসে আছে জোরে বলুন না সোহান আল্লাহ এবার মোসা সালাম বই পাচ্ছে হাইরে তো বলে সাপ না জানে আমাকে কে ফেলে আল্লাহ বলেন কলাম মোসা তুমি বই পেও না এই লাঠি আমার কুদরতে চলে আমার হুকুমে চলে তুমি বই পেও না হুসহা লাঠিটিকে ধরো মোসা আলাইসালাম যখন লাঠিতে হাত দিলেন ওই লাঠি আবার আগের মতো গাছের লাঠি হয়ে যায় ছেড়ে দিলে সাফ হয়ে যায় হাতে নিলে লাঠি হয়ে যায় এটা কার দান আল্লাহর দান আমার আল্লাহ দিতে পারেন কি না আল্লাহর শক্তি আছে কি নাই কোরআন থেকে বলছে দুই নম্বর মোজেজা আল্লাহ রব্বুল আলমিন মশাকে দান করলেন আল্লাহ বলেন তুমি তোমার হাতকে মিলাও ইলা জানা হিকা তোমার গোগলের দিকে সেখান থেকে একটা নির্মল উজ্জ্বলতা বেরিয়ে আসবে মিনগাইরি সুইন যে আলোর মধ্যে কোনো দুষ্টু রুটি থাকবে না আয়াতান ওহর এটি হলো তোমার জন্য আর একটি নিদর্শন জোরে বলুন সুবাহান আল্লাহ মুসা আলাই সালামকে আল্লাহ পাক অনেকগুলো মৌজাজা দিয়েছেন এই মৌজাজার মধ্যে সবচেয়ে বড় মৌজাজা হলো শত্রুর মোকাবেলা করার জন্য একটা লাঠি আর তোমার হাত জোরে বলুন সোহান আল্লাহ বাইর আমার বন্ধুর আমার এবার হজরত মোসা আলাইহিসালাম তার ভাই হারুনকে নিয়ে ফিরাউনের রাজ প্রসাদে ওঠে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর বাণীর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পরিচয় দেওয়ার জন্য মোসা আলাই ইসলাম তার ভাই হারুনকে গিয়ে ফিরাউনের সামনে গিয়ে দাঁড়ালো ফিরাউনকে বলে ফাকুল হাল্লাকা ইলা তাজাক্কা জীবনে অনেক দুষ্টমি করেছ অনেক অন্যায় করেছ পাপ করেছ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আরেকবার সুযোগ দিয়েছে তুমি কি পবিত্র হতে চাও ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা আল্লাহ বলেন মুসা ফিরাওকে তুমি আর একবার সুযোগ দাও এখনো তার জন্য রাস্তা কোনো আছে তোমার দরজা কোনো আছে হজরত মোসা আলাইসালাম ফিরাউনকে আল্লাহ দাওয়াত দিলেন আল্লাহর দিকে আহ্বান করলেন মোসা এবং হারন তারা দুজনেই বললেন ইন্নারিকা আমরা উভয়জন তোমার প্রভুর পক্ষ থেকে রাসুল হয়ে তোমার কাছে এসেছি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য ফিরাউন সেই সিংহাসন থেকে লাভ দিয়ে উঠে কে আবার আমার প্রভু তোমাদেরকে রাসুল করে পাঠালো আল্লাহকে অস্বীকার করল এবং তারা অবাধ্যপূর্ণ আচরণ করে বলল আনা আমি তো তোমাদের সারা প্রভু চিৎকার দিয়ে বলুন অসুবিধা ফিরাও নিজেকে সারা প্রভু দাবি করে বসলো কোরআনের বাসায় সে যখন নিজেকে সেরা প্রভু দাবি করে বসলো তখন মুসা এবং হারুন খুব যুক্তি দিয়ে তাওরাতের বানে দিয়ে বোঝাতে চেষ্টা করলো তারা বলল আমাদের সামনে অহংকার করো না আমরা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে তোমার দরবারে এসেছি তখন ফিরাও যুক্তিটা হারিয়ে গেল সেই যুক্তিটা হারিয়ে যাওয়ার পরে এবার খুঁটা দিতে শুরু করল আল্লাপা কোরআনে বলেন কলা তখন ফিরাউন মোসাকে বলেন আলাম রাব্বিকা ফিনা আমি কি তোমাকে ছোটবেলায় লালন পালন করি নাই ওয়ালিদান যখন তুমি নবজাতক ছিলে আমার দরবারে আমার রাজপ্রসাদ তুমি লালিত পালিত হয়েছে তোমাকে আমি বড় করেছি আমাকে প্রভু না মেনে আমি তো তোমাকে রাজপ্রসাদে লালন পালন করেছি দুধ দিয়েছি কলা কামিয়েছি খাবার খাওয়াইছি আমাকে প্রভু না মনে কাকে তুমি প্রভু মানতেছ ফিনা ওয়ালা ফিনা সিনিন তোমার জীবনের কিছু খাল কিছু সময় আমার সাথে তুমি কাটিয়েছ সুতরাং তুমি আমাকে প্রভু মানো জোরে বলুন নজরিল্লা আল্লাহ বলেন ফিরাউন রে তুমি আমার নবী মোসাকে খোটা দিয়ে তুমি তোমার জুলুমকে বৈধতা দিতে পারবে না তুমি মোসাকে লালন পালন করেছ ঠিক সেই জন্য তোমার জুলুম তোমার অন্যায় বৈধতা পাবে না কারণ তোমার জুলুম জুলুমই থাকবে এই জন্য হজরত মৌসা আলাইহিসালাম এবার শেষ আবেদনটুকু করলেন ফিরাউনের কাছে ফিরাউনকে বললেন এবার তুমি আমাদেরকে যেতে দাও আর অত্যাচার আমরা সহ্য করতে পারবো না আমি আমার বান ইসরায়েল মোমেনদেরকে সাথে নিয়ে তোমার রাজ্য থেকে আমরা বেরিয়ে পড়ব আমাদের পিছু যাবে না আমাদেরকে আর কষ্ট দেবে না অনেক কষ্ট সহ্য করেছি আর কষ্ট আমরা সহ্য করতে চাই না এই কথা বলার পরে ফিরাউন মৌসাকে কোনো অনুমতি দিল না এবং তাদেরকে অপমান করার চেষ্টা করল হজরত মৌসা আর ইসলাম রাজপ্রসাদ থেকে বেরিয়ে এবার ফিরাউনের রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল হজরত মৌসা তাওহিদ বাদী মোমেনদেরকে নারী পুরুষ সকলকে সাথে নিয়ে রাত্রিবেলায় ফিরাউনের চার্য থেকে চুপি চুপি বেরিয়ে পড়ল যেতে যেতে নদীর পারে গিয়ে সেখানে নোংর করল সকালবেলা উঠে দেখে ফিরাউন বন তার রাজ্য ছেড়ে পালিয়েছে ফেরাউন তাড়াতাড়ি সদল বলে তার সৈন্যকে নিয়ে মোসা আলাই ইসলামের পিছনে পিছনে চলল তাদেরকে হত্যা করার জন্য এবার যখন ওই নদীর পারে কাছাকাছি এসে গেল তখন মৌসা আলাই ইসালামের বন্ধুরা বলল আমাদের তো আর রক্ষা নাই আমাদের কাছে আমাদের দুশ্মন চলে এসেছে একটু পরে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে হত্যা করবে তখন মোসা ইসালাম তাদেরকে বললেন কলা কাল্লা না না কখনো না মাই রব্বি আমার প্রভু আমার সাথে আছে আমার প্রভুর অর্ডার ছাড়া আমি ঘর থেকে বের হয় নাই ফেরাউনের রাজ্য থেকে বের হয় নাই তোমরা ভয় পাবে না ইন্না মাইয়া রব্বি সায়াহাদিন নিশ্চয় আমার প্রভু অতি শীঘ্রই আমাদেরকে রাস্তা বলে দিবেন অবস্থায় বলুন সবাহ এই কথা বলার পরে আমি কাছে পাঠিয়ে দিলাম বাহারা আমি তো বলেছিলাম তোমার হাত আমি যে লাঠি দিয়েছি এটা শুধু নিচক লাঠি নয় এটা আমি তোমার জন্য সকল বিপদের বন্ধু দিয়েছি সকল বিপদে এই লাঠি তোমার কাজে আসবে এই লাঠি তোমাকে জাদুকরের সব থেকে রক্ষা করেছিল আজকে শেষবারের মতো ওই লাঠি দিয়া তুমি ওই নদীর মধ্যে আঘাত করো মোসা আলাহ ইসলাম যখন তার লাঠি দিয়ে ওই নদীর মধ্যে জুড়ে আঘাত করলো ফাংফালাকা আল্লাহ বলেন সাথে সাথে ওই নদীর পানি দুবাক হয়ে প্রতি গুত্রের জন্য আলাদা আলাদা শুকনো রাস্তা হয়ে গেছে জুড়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহ বলেন ফাংফালাকা সাগর বিদীর্ণ হলো না কুল্লু ফিরকিন খাদ্য দিল প্রত্যেকবার বিশাল পর্বত সাদৃশ হয়ে গেল দুনো পাশে পানি মানে স্রোত বন্ধ হয়ে গেল শুকনো রাস্তা হয়ে গেল আর তারা ওই রাস্তা দিয়ে সকলে কত সুন্দরভাবে পার হয়ে গেল আল্লাহ বলেন আমি সেখানে অপর দলকে নিয়ে পৌঁছে দিলাম ফিরাউনের দলকে সেখানে পৌঁছে দিলাম আমি ওই নদী থেকে মোসা এবং তার মোমিনদেরকে রক্ষা করে দিলাম আমি সেখানে ফিরাউন তার সদল বল সবাইকে আমি নদীর মধ্যে পানির মধ্যে সবাইয়া সবাইয়া আমার জোর বলুন না সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাপাক সেই দৃশ্যের কোরআন পাকে বর্ণনা করেন হাত্তা ইদাম আদারা গাহুল গরাকুম যখন ফিরাউন পানিতে ডুবে মরতে ছিল কলা তখন সে মৃত্যু নিশ্চিত জেনে বলল আমন্ত আমি ইমান এনে ফেললাম أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين বনি ইসরাইল যে আল্লাহর উপর ইমান এনেছে ওই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি ওই আল্লাহর উপর ইমান এনেছি আমি মুসলিম হয়ে গেছি ফিরাও তার শেষ পরিণতি দেখে সে কালিমা পাঠ করেছিল কিন্তু আমার আল্লাহ তার তওবা কবুল করে নাই তার কালিমা কবুল করে নাই আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আসাইতা কবলু একটু আগে তুমি আমার নবীর সাথে বিয়াদবি করেছ একটু আগে আমার মুমিনদের সাথে বিয়াদবি করেছ মিনাল মুফসিদিন একটু আগে তুমি বিশৃঙ্খলাকারী ছিলে তুমি জালিম ছিলে অন্যায়কারী সুতরাং আমার আজাব থেকে কালিমা পড়েছ আমি আর তোমার বা কবুল করে নাই আল্লাহ রব্বুল আলমিন অনেক কষ্ট দিয়েন ওই পানির মধ্যে সবাইয়া মারলেন সবাইয়া মারতে মারতে আমার আল্লাহ ডাক দিয়ে তোমাকে শুধু আমি মারি নাই তোমার শরীরকে আমি হেফাজত করে রাখবো লিতা কোন আয়া তোমার পরবর্তী উম্মতারা যেন তোমার লাশ থেকে বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিন জালিমদেরকে কেমনভাবে শাস্তি দেন আজকে মিশরের করে সে ফিরাউনের লাশ এখনো আছে কেমন পর্যন্ত থাকবে ফিরাউনের লাশ হলো পৃথিবীর সকল জালিমের জন্য নিদর্শন তোমরা আজকে জুলুম করছো অন্যায় করছো আমিও তোমাদেরকে ফিরাউনের মতো পানিতে সবাইয়া ডুবায়া মেরে তোমাদেরকে আমি শাস্তি দিতে আমার আল্লাহ পারেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর